Bonk. Hey! এটা অনেক বড় ডাকাত বাং এই চোরটা মুরলের ঘরে এক কোটি টাকা চুরি করেছে এক কোটি টাকা মুরলের কাছে এত টাকা এলো কি করে বুঝতে পারছো দয়া চোর কি ছাড়ো মুরলকে ধরো হ্যাঁ মুরলকে ধরার আগে চোরকে ধরো না চোর পালিয়ে যাবে ঠিক বলছো দয়া আগে চোরকেই ধরতে হবে চলো কেসটাকে হ্যান্ডেল মারো হ্যাঁ, মানে হ্যান্ডেল করা হোক বল বল কি হয়েছে কি হয়েছে মুরুলের ঘরে এক কোটি টাকা চুরি হয়েছে জেনে গেছে সিআইডি কি করা যায় বস হ্যাঁ কিছু একটা ভাবতে হবে তুমি ভাবো দেখি কিছু একটা ভাবো হ্যাঁ বস আমি একটা ভেবেছি কি ভেবেছি বলো তাহলে কিছু করার নাই বস তোমাকে এবার মৃতদেহ সাজতে হবে হ্যাঁ এটা ঠিক বলেছো তাহলে আমি ডেড বডি হয়ে যাই হ্যাঁ, তাহলে ওটাই হোক হ্যাঁ ওটাই হোক চলো চলো বল বল বল হ্যাঁ বলো তাহলে পাড়া করা মেয়ে মুড়িদ করলি আসি খাঁদার জন্য হ্যাঁ হ্যাঁ খাঁদার জন্য মুড়িদ করতে হবে হ্যাঁ, হ্যাঁ ঠিক বলছিস ঠিক বলছিস ঠিক আছে বল চিন্তা কিসের চুদা নাই নুন আর বাইরে করবে হানিমুন আমার এত সুন্দর মালটাকে হাত বাড়াইছি লাগ আমি রিপোর্টার খিচা না মানে ফটো খিচা আজকে একটা গান ফাটা চলে এসেছি চলো অভিজিৎ মরেছে সে কেন মরেছে এবং কি জন্য মরেছে চলো দেখে আসি Oh, তাহলে বুঝতে পারছেন কত দুঃখী পরের জনকে শুধুনো যাক আপনি কে কে চেনেন আপনি কাঁদছেন কেন সূচনা oh, হলো ওকে ভাড়া করে কানতে নিয়ে আসা হয়েছে ওর জন্য সূচনা হোক কে হয় oh! কথা বলছে আমার ধন আছে কথা বলছে আমাকে আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় ঢেমনা চিতি মেয়ে আমাকে ভেড়া বলছে oh, মানে এর মৃত্যুর পেছনে এরই হাত আছে আমি রিপোর্টার খিচা এর মৃত্যুর রহস্য আমরা ফাঁস করেই থাকবো হ্যালো ও oh, হ্যাঁ, নো বলুন বলছি আমি একটা ডেড বডির ইন্টারভিউ নিছিলাম হুম কোন ডেড ডেড বডিটা দেখে আমার কেমন কেমন লাগছিল সন্দেহ হচ্ছিল এটা আমাদেরকে জানালাম হুম ডেড বডিটা ফটোটা পাঠিয়ে দিলে খানি ভালো হতো ঠিক আছে হ্যাঁ, স্যার আমি পাঠাচ্ছি হ্যাঁ পাঠিয়ে দিন ঠিক আছে <laughs> ফটো বডি তাহলে দেখি দেখাই যাবে নাকি হ্যাঁ স্যার রিপোর্টার খিচা খিচা এইটাই এই তো সেই চোরটা হ্যাঁ স্যার তার মানে ওই সুশানের ডেড বডি ছিল ওই বাটে চলো কি ধরা হ্যাঁ স্যার ভাইয়া আমার নাম এসপি পদ্মা একবার চুদির ভাইকে ধরা পাই তার গাঁড়ে ভরে দেবো গুটকা ধান सियाड़ी ढूंढ गई तुम्हारे सब धन को सियाड़ी ढूंढ गई जे हां <laughs> <laughs> হ্যাঁ? আমার এই লোকটাকে চিনো না আমরা চিনি চলো সামনে খানি কিছু বুঝতে পারছো এইটা হ্যাঁ, শ্মশান বাটে হ্যাঁ স্যার চলো আমাদের গ্রামে ভিতরে জিজ্ঞাসা করা হোক আচ্ছা, চলো <laughs> চোখে গুষ্টি গানে মেরে <laughs> তাই নাকি বেশ বেশ ঠিক আছে ঠিক আছে চলো আমরা এখানে এবার নেচে কুদে এখানে আনন্দ করি চলো চলো চলো আস্তে আস্তে কই যেতে হবে মাল খাওয়া চলাই বেশ করে হ্যাঁ কি বললি চ জেলের ভিতরে কত মাল খেতে পারিস চ কোন দিকে ভর দেবো মাল